আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেন নারীরা বারোটি কারণে নামাজ পড়েও জাহান নামে যাবে বারোটিটি ভুল যা তাদের জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তা বিস্তারিত সহ তুলে ধরা হলো এক নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে দুই তেমনিভাবে নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান্নামে নিয়ে যায় তা হল বেশিরভাগ নারীরাই জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় একজনের আলমারি ভর্তি সোনা রূপার গহনা আর জাকাত দিতে বললে তারা বলে আমার কাছে নগদ টাকা নেই হে বোন জেনে রাখুন এই সুখের গয়নায় কাল আপনার জন্য জাহান্নামে যাবার কারণ হতে পারে তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেয়া হলো বুদ্ধিমানের কাজ তাছাড়া যেসব নারীর উপর জাকাত ফরজ হয় তাদের জন্য কোরবানি করাও ওয়াজিব হয় কিন্তু আমাদের মধ্যে একজনকেও খুঁজে পায় না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে কুরবানি করেন অধিকাংশ মহিলারা স্বামীর খবর রাখেন না পরনির্ভরশীল হয়ে থাকেন নিজের উপর কুরবানি ওয়াজিব জেনেও অজানার ভান করেন তিন অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হলো যে তারা গোসল ফরজ হলো না পাক হলো সেটা খেয়াল করেন না নানান কারণে তাদের গোসল করতে দেরি হয়ে যায় পরে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে চার অনেক মেয়েরা নেল পলিশ লাগিয়ে থাকেন অথচ নেল পলিশ লাগানোর ফলে উজু হয় না এই নেল পলিশ তুলতেও সময় লাগে তাই অনেক নেল পলিশ করা নারী নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেল পলিশ না তুলে উজু করে নামাজ আদায় করে ফলে সে মূলত উজু ছাড়া নামাজ আদায় করে কারণ যতক্ষণ নেল পলিশ না উঠাবে ততক্ষণ উজু হবে না আর উজু না হলে নামাজ হবে না চার আরেকটি হল অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে উদাসীন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কোনো বিয়ের অনুষ্ঠানে তো সে বেপর্দা গিরেই করা আরও বেড়ে যায় তাছাড়া দুইজন নারী যখন মিলিত হয় তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গিবোধ করা আর নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্রে হলে কথা না বলে থাকতেই পারে না আর কথার বিষয়বস্তু হয়ে থাকে গিবোধ পরনিন্দা করা আর গিবোধ করতে করতে নারী জাহান্নামের দরজায় পৌঁছে যায় পাঁচ এক বাদশার ঘটনা তিনি ঘোষণা দিলেন যদি কেউ চমৎকার করে মিথ্যা বলতে পারে তাকে পুরস্কার দেয়া হবে তখন সকলেই মনের মাধুরী মিশিয়ে মিথ্যা গল্প বলতে আরম্ভ করল তখন অবশেষে মহিলা একজন বলল আমি এক জায়গায় অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম সেখানে তারা চুপচাপ রয়েছে কেউ কারোর সাথে কথা বলছে না তখন বাদশাহ ওই মহিলাটিকেই পারদর্শী হিসেবে পুরস্কার দিলেন বাদশাহ জানেন যে যেখানে কয়েকজন নারী থাকে সেখানে তারা চুপচাপ থাকতে পারে না এরা নিজের স্বামীর বিরুদ্ধে ননদের বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে গিবত করে শিকায়াত করে তাদের আল্লাহ তালা পছন্দ করেন না তার পরিবর্তে যদি তারা ধৈর্য অবলম্বন করে তাহলে তারা এর উত্তম প্রতিদান পেত ছয় তেমনিভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে দান সদ্গা করতে খুবই কৃপণতা করে থাকে যদি নারীরা বেশি বেশি সদ্গা করে তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন সাত কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটাই খুব সহজ কিন্তু কেয়ামতের দিনের জবাব দেওয়াটা খুব কষ্টকর আট নারীরা রাগের মাথায় কুফুরি কালাম ফেলে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারিয়ে যায় কুফুরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফুরি হল যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীরা নানা অভিযোগ করে বসে তেমনিভাবে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে আরম্ভ করে দেয় যেমন বলেন আল্লাহ আমার দোয়া শোনেন না এখন আর আল্লাহর কাছে দোয়া করি না নাউজবিল্লাহ নয় একদিন একটা মুরব্বী মহিলার সাথে আমার কথা হলো আমি জানতে পারলাম উনি নামাজ পড়েন না তখন আমি জিজ্ঞেস করলাম নামাজ কেন পড়েন না সে মহিলা বললেন কি করব আল্লাহ তালা আমাকে সবসময় রোগ ব্যাধি দেয় আমাকে খারাপ রাখে তাই রাগ করে নামাজই পড়ি না নাউজবিল্লাহ দশ নারী সমাজের আরেকটি বড় ভুল তারা তাদের স্বামীর কামাই কোত্থেকে করেছে তার কোনো খবর রাখে না স্বামীকে চুরি করে এনেছে নাকি ঘুষের টাকা এনেছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নেই অথচ এটাও জাহান্নামে যাবার একটি কারণ এগারো আল্লাহ তালা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন পিতা ধনী হন তখন তারা এতটাই বেপরোয়া ও অহংকার হয়ে ওঠে যে তার সামনে অন্য কোনো সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না আর অহংকারী একজন নারীকে জাহান নামে পৌঁছানোর জন্য যথেষ্ট বারো তেমনিভাবে অধিকাংশ নারী কুধারণার রোগী হয়ে থাকেন আর সামান্যতে সন্দেহ করেন কুধারণা আর সে কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান যা জাহান নামে নিয়ে যাবার মতো একটি কারণ হে প্রিয় মুসলিম নারী তারপরও কি সাবধান হওয়ার সময় আসেনি দুনিয়াতে নারীর মর্যাদা যেমন বেশি তেমনি শ্রেষ্ঠ সম্পদও বটে নারীকে স্মরণ রাখা জরুরি যে নারী কারো মা কারো স্ত্রী কারো বোন আবার কারো মেয়ে ইসলামী নারীকে দিয়েছে অসামান্য মর্যাদা তাই নিজেদের ইজ্জত ও সম্মান বজায় রাখা নারীদেরই কর্তব্য নিজেকে অন্যের ভোগের বস্তুতে পরিণত না করা কারো পণ্য হিসেবে ব্যবহার না হওয়ার দিকে লক্ষ্য রাখাই নারীর প্রধান কাজ ও দায়িত্ব নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিরানব্বই জন নারীর মধ্যে একজন নারী শুধু জাহান্নাতে যাবে আর বাকি সবাই জাহান নামে যাবে এ হাদিসের আলোকে যা আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি আশা করি সব নারী উক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন আল্লাহ আমাদের সৎ পথে চলার তৌফিক দান করুন 阿明。